আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন টুনটুনি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার দোয়া করি নতুন বছর যেন সকলেরই ভালো কাটে আজকে আমরা বছরের প্রথম দিন উপলক্ষে একটু বের হয়েছিলাম তো আজকে আমরা গিয়েছিলাম ফাইস্তা রেস্টুরেন্টে এটা হচ্ছে গাজীপুরের চৌরাস্তা তেলিপাড়ায় ময়মনসিং হাইওয়ে রোডে চলেন এবার ভেতরে যাওয়া যাক তো আফরামণি আর আফরামণির বাবা আগে আগে চেয়ে আমাদের জন্য টেবিল ঠিক করে ফেলেছিল আর ভিতরে ইন্টেরিয়ারটা অনেক সুন্দর ছিল এবং ডাইনিংয়েরও অনেক ভালো ব্যবস্থা ছিল আজকে আফরামণি অনেক খুশি ছিল প্রথম দিক দিয়েও অনেক চুপি ছিল পরের দিক দিয়ে গিয়ে অনেক শয়তানি করেছিল তো আমরা বসে এবার খাবার অর্ডার দেওয়ার পালা আমরা বসে এবার পুরো এরিয়াটা ঘুরে দেখছিলাম ভিতরে লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল তো বাবা এবার খাবার অর্ডার দেবে তো ওয়েটারকে ডাকছিল যাতে মেনু কার্ড দিয়ে যায় ওর বাবা মেনু কার্ডটা ভালোভাবে দিচ্ছিল কি কি খাবার অর্ডার দেওয়া যায় তো ওয়েটারের সাথে পরামর্শ নিচ্ছিল কোন খাবারটা বেশি ভালো হবে এইদিকে আফরামণি আর মনি মাহিয়াতমণিকে তুলে বসে দেওয়া হয়েছিল ও চুপচাপই ছিল কিন্তু আফরামণি তো আফরামণি আফরামণি দুষ্টুমি করেছিল একবারে বেশি না একবারে কম এদিকে ওর বাবার কফি এসে পড়েছে তো এদিকে কফি খাওয়া শুরু করে দিচ্ছে আমাদের খাবার অলরেডি এসে পড়েছে barbecue chicken steak with butter rice প্লেটারটা অনেক মজার ছিল ওর বাবা খাওয়া শুরু করে দিয়েছিল আক্রামণি আর মাহিরাতমণি মানে আমার কাছ থেকেই খাচ্ছিল ফাইভ ফুডের প্রাইস একটু এক্সপেন্সিভ বাট কোয়ালিটি অনেক ভালো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাব এখন আমরা ময়মনসিং রোডে একটু লং ড্রাইভে যাব about you. I've been thinking about you. About you. তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে একটি লাইক দিয়ে রাখবেন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট ব্লগ কেমন লাগে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন